যায় কোথায় আবার রাস্তা দিয়ে কে আল্লাহর অলি যাবে না এ তাতে রাস্তা দোষলে দরজার আজ থেকে দুইশো চল্লিশ বছর আগে কোম্পানির জন্ম যদি খারাপ হইতে আল্লাহ এতদিন গজব দিয়ে দেবে কত কোম্পানি দেশে আইলো আর গেল আর শ্রীপুর কোম্পানি আসো রাস্তায় ঔষধ বেসলে আগে বলা লাগে আমি যদি দেবে গালি চাপড়া ভাঙিয়া সদর গেছে যদি

le